Hey guys, assalamu alaikum. Myself Fatih Islam and welcome to my another video. Guys, আমরা আজকে খেলতে হচ্ছে মেগা ম্যানশন টাইকুন আর <clears throat> এখানে কিন্তু আমরা আমাদের ঘরটা কিন্তু অর্ধেক প্রায় ই করে নিয়েছি অর্ধেক না রকম সো আমাদের সব থেকে দরকার হচ্ছে বেসমেন্ট বেসমেন্টটা বানাতে পারলেই হয়েছে এখন আমাদের আট লাখ টাকা মানে নয় লাখ টাকা এখানে আমাদের কাছে এসে পড়েছে আর গাইজ এটা আমরা প্রথমে ওপরে কমপ্লিট করছি ওপরের পরে আমরা বেসমেন্টটা কমপ্লিট করব মানে বেসমেন্টের ইটা বানাতে তেমন টাকা খরচ হয়নি শুধু ওটা আপগ্রেড করে আমি একটাও আপগ্রেড করিনি আর এখান দিয়ে আমাদের এই যে এখানে বাইরে দিয়ে আপগ্রেড করতে হবে কোথায় যেন আপগ্রেড করতে হবে ভাই আমি সব ভুলে গেছি আর গাইস খুঁজতে হবে যে কোথায় আপগ্রেড আছে আমাদের বেসমেন্টে আপগ্রেড আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের বেসমেন্ট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতরে একটা ওয়ালের দাম প্রায় দুই লক্ষ টাকা একটা লাইটের দাম দুই লক্ষ তিরিশ ছাব্বিশ হাজার সো চলো ওপরে যাই এখন আমাদের এগুলো আমি আপডেট করবো না আমার কাছে টাকা আছে তাও এগুলো আমি আপডেট করবো না কারণ এগুলো আমার এখন প্রয়োজন নেই সো যখন প্রয়োজন হবে তখন আমি আপডেট করবো সো আমাদের যে আপডেট আছে সেটা আই থিঙ্ক ওপরে করতে হবে সিঁড়িতে ওপরে উঠতে হবে সো এখান থেকে আমরা উপরে উঠি এরপর হ্যাঁ গাইস এখানেই আমাদের আপডেটগুলো করতে হবে আমাদের কোনো রুমই আপডেট করা হয়নি সো এখান থেকে আমরা আপডেট করা শুরু করে দিই গাইস আজকে আমাদের এটা হবে হচ্ছে এই জায়গা মানে এই পুরো জায়গাটা ই করা মানে এই দিকে না গাইস যে এই পাশে এই দিকে এই রুমগুলো কিন্তু আমি আপগ্রেড এখনো করিনি এই যে এখানে সো আমাদের এগুলো আপগ্রেড করতে হবে পারলে আমি বাকিগুলো আপগ্রেড করে দেবো এখানে কিন্তু অনেক ই থাকবে গাইস অনেকগুলো বেডরুম ভাই দেখো ভাই নয় লাখ থেকে ছয় লাখ টাকা চলে এসলো এখানে আমাদের এটা কমপ্লিট সান গুলো এখানে লাগিয়ে দিই সো আমাদের সেকেন্ড রুমে যাই একটা রুম আর এটা আপডেট করতেই হচ্ছে আমাদের চার লক্ষ টাকা লেগে গেল সমস্যা নেই এখানে বেড হেডরুম আপডেট করে আমাদের এর পাশে আরেকটা রুম আছে এটা আপডেট করতে হবে এখানে আমরা সঞ্চয়টা নিয়ে নিই এরপর গাইস মাত্র তিন লাখ টাকা এটা হচ্ছে আমাদের gaming set up room light দিলে কমপ্লিট দেখতে পাচ্ছি এখানে আমি বসে বসে রোবলক্স আর মাইনক্রাফ্ট খেলি সো আমাদের এই পাশটা তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন সময় হচ্ছে এই পাশটা কমপ্লিট করা এই পাশে কিন্তু অনেক টাকা লাগবে আর এগুলো আমরা তাদের কালেক্ট করতে হবে গাইস আমরা শুধু এই পাশেটা কমপ্লিট করব তারপর আমাদের আর কমপ্লিট করার প্রয়োজন নেই বাকিটা আমরা পার্ট টুতে করব হ্যাঁ গাইস এটা হচ্ছে পার্ট ওয়ান আর যাতে যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখান থেকে তাড়াতাড়ি কিনে আমার টাকাও শেষ ভাই একটা চল্লিশ হাজার এখানে আমাদের শাওয়ার ভাই আমার টাকা শেষ ভাই আমার টাকা নিয়ে আসতে হবে এক কাজ করি গাইস আমি এদিক দিয়েও তো যেতে পারবো ভাই কই রাস্তাটা বা এটা উইন্ডোজ এটা একটা দরজা হলে আমি সোজা এখান দিয়ে যেতে পারতাম সো সমস্যা নেই আমরা নিচে দিয়ে চলে যাব এখান দিয়ে আমরা ডাইরেক্ট জাম্প করে দিই এরপর এখান থেকে যাই আমাদের যত টাকা জমেছে সবগুলো নিয়ে আসি ভাই তাড়াতাড়ি আমি বুঝি না গেছি রোবলক্সে তো ধীরে ধীরে হাঁটে মাত্র গাইস মাত্র এখানে হচ্ছে দুই লক্ষ টাকা প্রায় মাত্র দুই লক্ষ টাকা জমেছে সো আমরা আসছি ফুললি টাকা জমার পর গাইস আমি ভাবছি এখন কি করা যায় সো এখানে আমাদের কারই স্পন করি দুটো কার একটা আমি কিনেছিলাম ফার্স্ট বাই সো সেট এটা আমরা ফার্স্ট কিনেছিলাম পরে আমি আর একটা গাড়ি কিনি এই যে এই গাড়িটা আমরা কিনি এই গাড়িটাও কিন্তু অনেক ভালো আরে ভাই হ্যাঁ এখন আমরা এটা ড্রাইভ করব ভাই এটা এই ছোট বাচ্চাটা বাইরে আওয়াজটা প্রথম প্রথম যখন স্টার্ট করে একটা আওয়াজ হয় বা এটা কি আসলো ভাই সো এখন ঠিক আছে আর এখান থেকে আমরা একটু পাহাড় দিয়ে ঘুরে আসি ততক্ষণে আমাদের একদিন অনেক টাকা হয়ে যাবে আমরা টাউনেও যাব মানে শহর একটা পর একটা বড় বড় বিল্ডিং আমাদের ঘরের থেকে উঁচা এটা না আমি দেখতে এটা কার ঘর ভাই এখনো কমপ্লিট হয় না ঘরটা কিন্তু পাহাড়ের সাইডে তাও এখনো কমপ্লিট হয়নি ইস গাইজ আমার একটু এক্সিডেন্ট আমরা আজকে দেখবো একদম ওই মাথায় যাব দেখি আই থিঙ্ক ঘুরে ফিরে একই জায়গায় ওটা আই থিঙ্ক এরকমই ঘুরে সেই একই জায়গা আসবে বা এটাও পুরোপুরি কমপ্লিট হয়নি আচ্ছা ভাই মাত্র পাঁচ হাজার আটশত না গাই এখানে এক টাকা না ওটা প্রয়োগ করতে হবে ভাই এটা এইখানে রাস্তা শেষ ভাই এখান থেকে ডাইরেক্ট যেতে পারবো কিন্তু গাড়ি মানে যদি আটকে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে আমি আর করতে পারবো না গাইজ দাঁড়াও আমি আমার এটা কালার করি এখান থেকে আমরা গ্রিন সো এখান থেকে আমরা না ব্লু কালারটা করি হ্যাঁ এখন পাই দেখো গাইস আমাদের গাড়িটা কি লাগতেছে একদম এখান থেকে চলো আমরা টাউনে যাবো আজকে দেখি টাউনে যে কি করা যায় ভাই দেখো ভাই এই বাড়িটা পুরোপুরি কমপ্লিট আমি কিন্তু একবার এরকম কমপ্লিট করেছি একবার না অনেকবারই করেছি কিন্তু আমার যে আইডিটা ছিল ছিল সেটা কিন্তু এটাই নিয়ে আমার ঘর ইয়েস তিন লক্ষ টাকা জমেছে ভাই মাত্র আত্রে সো এখান থেকে আমরা টাউন থেকে ঘুরে আসি ভাই দেখতে পাচ্ছেন হেলিকপ্টার এটা কত টাকা আরে ভাই তো এখানে দাঁড়িয়ে আছে নয়তো আমি আজকে দেখতাম কত টাকা জমেছে সো এখান থেকে সকালও হয়ে গিয়েছে পরের দিনে সকাল তো এখান থেকে আমরা যাই টাউনে আপনারা দেখতে পাচ্ছেন ভাই খুবই সুন্দর সুন্দর লাইট লাগিয়ে সোজা আমাদের যেতে হবে এই ব্রিজটার ওপর দিয়ে এই ব্রিজের নিচে পানি আছে নাকি কি আছে আমি এখনো জানি না আই থিঙ্ক পানি আছে সো এখানে আই থিঙ্ক কারোর বাড়ি পড়েনি গাইস এখান থেকে আমি কেউ না আগেরবার আমি একবার এসেছিলাম তখন আমার গাড়ির না মানে চুরি করে নিয়ে গিয়েছিল ভাই আমি কোথা দিয়ে গাড়ি চালাইছি তাড়াতাড়ি তাড়াতাড়ি সো এখান থেকে আমরা স্টেশনে মানে পার্কিং এ পার্ক করে আসি ভাই আরে এই গাড়িটা এত স্পিড ভাই এবং ঘুরেও বেশি এই এই জায়গাটায় আমরা পার করবো আমাদের কার একটু পিছে এভাবে ঠিক আছে আর এখান থেকে আমরা বের হয়ে যাই গাড়ি থেকে বা একটু জুম করে নিই হ্যাঁ এখন ঠিক আছে গাইজ এখান থেকে আমরা চলে যাই আমাদের এই বিল্ডিংটায় না একটা বড় একটা হাউস রয়েছে আমাদের বাড়ি যখন নতুন নতুন এসেছিলাম তখন এফকে থাকার জন্য মানে টাকা জমানোর জন্য এফকে বলতে পারো আমরা এই যে এই জায়গাটা এই বিল্ডিংটা এসে আর ভাই দরজা বন্ধ কেন ভাই এই যে এদিক হ্যাঁ এই যে এখান দিয়ে সো এই যে এখানে রিং আছে সো এখান থেকে আমাদের ওপরে যেতে হবে লিফট দিয়ে সো এটা কি পাই এটা তো মেয়ে একটা সো এদের এর এখানে যাই আরে ও গাইস এখানে চলে এসেছি ক্রিসমাসের একটা ট্রি আছে এখানে কিরকম মিউজিক বাজে চারপাশে সো এখান থেকে গাইস একবার জাম্প করলে আমি একবার করেছিলাম জাম্প কিন্তু আমি চাইলে এখন জাম্প করতে পারি কিন্তু আমি এখন জাম্প করব না কারণ আমি এখন নিচে পড়তে চাই না এখানে আর গাইস এখানে ভাই কিরকম মিউজিক বাজতেছে রে ভাই এটা কি ভাই এটা তো ঘরে কমপ্লিট নাই ভাই আমি কিরকম অ্যাপার্টমেন্টসে আসলাম ভাই শুধু এখানে কাপড় বদলানোর রুমটা আছে আর এখানে আছে ভাই দেখো একদম খালি কেউ টাস করে এভাবে পড়ে যাবে আরে ভাই আমি উঠবো কি করে এক সেকেন্ড ও উঠে গিয়েছি এখান থেকে ভাই এই বাড়িটা কমপ্লিট না আমি এখানে থাকতে চাই না সো লিফ্ট দিয়ে আমরা নিচে চলে যাই এখান থেকে আমরা এটা ইউজ করে আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে চলে যাই আরে ভাই এখানে তো আই থিঙ্ক গাইস আমাকে জাম্প করতে হবে সো গাইস রেডি হয়ে যাও আমরা এখান জাম্প করব এখান থেকে গ্লাস লাগানো ও গাইস আমরা এখন তো এইভাবেও নামতে পারবো আপনাদের দেখাচ্ছি আমি আচ্ছা, এইভাবে কিন্তু আমরা এখন পুরোপুরি ও গাইস এখানে আমরা আরে আমরা পার্কিং এর এখানে চলে আসলাম এখান থেকে আমাদের গাড়িটা নিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে হচ্ছে বাসায় দেখতে হবে কত টাকা জমেছে আই থিঙ্ক এক মিলিয়নের কাছাকাছি বা এক মিলিয়নই হতে পারে আর এখান থেকে আমরা আমাদের কার আরে ভাই আমার কার ভাই আমার কারটা কই ফর্টি সেকেন্ড আরে ভাই আমাদের কার আমাদের কারটা চুপ করে হারিয়ে গেল এখন আমাদেরকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে ভাই কিভাবে যাবো আমি তো ভাই আমার আগের বারও আমার সাথে এরকম হয়েছিল যে আসার সময় আমাদের গাড়িটা আমরা পার্কিং এ না মানে ওই যে দরজার সামনে রেখেছিলাম কিন্তু এখান থেকেও হারিয়ে গিয়েছে গাইস আমরা এই আমাদের গাড়িটা এখান থেকে স্পন করতে পারবো ভাই কই ভাই স্পন তো হলো না সো গাইস দেখি আমরা এখানে কি ভাই ওয়েট গাইস এখানে যদি আমরা গোটোতে ক্লিক করি ও গাইস বাসায় চলে এসেছি হোয়াট গাইস এটা কি ভাই মাত্র ভাই পাঁচ লাখ ভাই মাত্র পাঁচ ছয় লাখে ধরতে পারো ভাই ছয় লাখ টাকা মাত্র গাইস আমি ঘুরে আসলাম তা আবার চললাম সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই